ও বলে কুচি কুচি করে কাট Damn, homie. আমার ছবি দরকার নাই এটা ডিলিট করো You must be doing some illegal stuff behind our back, cuz. Seriously? With the kids? Are you nuts, homie? বাংলাদেশের হোমিজদেরকে তুমি এখনো বুঝতেছো না ভালো হয়ে যাও don't play with me cause don't play with me আসসালামু guys and welcome back to a new reaction video it's your boy Kiki Kiki Kibs right here and I'm gonna be the host for the show tonight. I just heard some of our Nigerian homies are trying to break in and start the illegal business, yeah? So we're gonna check what's going on and try to figure out together what they're doing. So if you're new to this channel or page, consider subscribing or following. Alright? Without any further ado, let's start. জিজ্ঞাসা করছি তোমার সাথে কি হয়েছে ও বলে কুচি কুচি করে কাট Seriously? আমার ছবি দরকার নাই এটা ডিলিট করো ডিলিট করো I will delay, we will delay, but bro, what's going on? I gotta understand this. What's going on? আমার পারমিশন লাগবে Yeah. Need permission to record my homies, yeah? তাকে নিয়ে আমরা রওনা হই মিরপুরের সেকশন এগারো এর আদর্শনগরে সেখানে ফরচুন তার ফ্ল্যাটে না নিয়ে বাড়ির মালিকের কাছে নিয়ে যায় আমাদের বাড়ির মালিক ভাড়াটিয়া নিবন্ধন ফর্মের ফটোকপির সঙ্গে কিছু কাগজপত্র দেখা That's my homie Fortune right there. It feels like my homie, but don't get confused, bro. Don't get confused. You gotta know what's going on. 2019 সালে পাওয়া এক বছরের মাল্টিপল ভিসার ফটোকপি দেখান আমাদের সেখানে স্পষ্ট যে শূন্যকে ঘষামাজা করে সেটিকে তিন বানিয়ে দু তেইশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করা হয়েছে ভিসার মেয়াদ Fortune, you must be doing some illegal stuff behind our back cuz. Look at you. শূন্যকে তিন বানানোর চেষ্টা করতেছে in my eyes open bruh ধীরে ধীরে বেরিয়ে আসে আরও তথ্য বিজনেস ভিসায় বাংলাদেশে oh ঢুকে পড়া ফরচুন এখন তার ভিসা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে এদেশে থাকতে চায় সে যাতে অন্তত বছর পাঁচেক নির্বিঘ্নে থাকা যায় কিন্তু এরই মধ্যে অবৈধ হয়ে পড়া ফরচুনের কাছে এদিশেও একটি মোবাইল নম্বরও আছে কোনো বৈধ কাগজপত্র ছাড়া সেটি হাতে পেয়েছে সে original passport my student visa Fortune এই যে এই যে Fortune is lying right there probably ধরা খেয়ে গেছে Fortune is try you know be a snatcher feels like it আমাদের যে সাংবাদিক আছেন উনি খুব জেনুইন ইনভেস্টিগেট করতেছেন লেটস সি হোয়াটস নেক্সট কাছে আরো জানতে পারি বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানির টাকা ঢুকে তার নাইজেরিয়ান একটি ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে সে স্পষ্ট হয়ে ওঠে তার সব বাণিজ্যিক লেনদেন হচ্ছে অবৈধ উপায়ে Damn, homie. My homie Fortune living the dreams. Big cash, big money on the card. <laughs> Yeah. i pay with my card for advertisement through facebook which facebook charge me for advertisement then i boost my product online then i get customers which they buy my goods through online then i go to bangoli which is agent for cargo প্রোডাক্টের ছবি তুলে ফেসবুকের মাধ্যমে কেনাবেচা করেন উনি ফেসবুকে ডলার বুস্টিং করেন আপনারা সবাই জানেন এটা করা যায় no problem on that but প্রোডাক্টটা কোথেকে আসতেছে উই ডোন্ট নো দেন উনি টাকা পয়সা তোলার ব্যাপারে আবার এজেন্টের হেল্প করতেছেন বাইরে থেকে টাকা আবার ওনার কার্ড ঢুকতেছে আর অন্য was going but feels confusing ওনার এজেন্টের সাথে দেখা করতে হবে probably they are going to the agent পরে নিচে নেমে আসলে ওই নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তোলে এলাকাবাসী ওকে লোকাল পিপল আরে বাবা মানে ও মানে এখানে আমি বলছি জিজ্ঞাসা করছি তোমার সাথে কি হয়েছে ও বলে কুচি কুচি করে কাটবো ফরচুন ফরচুন আর নাটস বাচ্চাটা কাঁদতেছিল আপনারা অনেকে হয়তো খেয়াল করেন বাচ্চাটা কাঁদতেছে আঙ্কেল বলছে কুচি কুচি হ্যাঁ একদম কুচি কুচি করে কাটে ওরা এইসব এইসব থ্রেড দেয় ফর্চুনি do in business do it হালাল ব্রা এনিথিং ইলিগাল বা হোমিস ও ব্রাশ ইউ আপ ক্যাস বাংলাদেশে হোমিসদেরকে তুমি এখনও বুঝতেছো না ফরচুন ভালো হয়ে যাও ফরচুন বলতেছি ভালো হয়ে যাও তাদের দেয়া তথ্যে ওই এলাকার আরেক বাসায় এই বাসায় থাকা দুই নাইজেরিয়ানও করছেন গার্মেন্টস ব্যবসা দেশীয় এক এজেন্টের মাধ্যমে তাই লেনদেন হয় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ওরে ওকে fancy closing going on cyber ক্রাইমের সাথেও তারা জড়িত এইসব ব্যাপারে যখন আমরা হ্যাঁ। এলাকাবাসীরা কোনো ব্যাপারে কথা বলতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় যে বাড়িওয়ালা যেখানে আমাদের সাপোর্ট করার কথা সেখানে হ্যাঁ। তাদেরকে সাপোর্ট করা পঞ্চাশ টাকা বারো বিশ টাকা ধরে দিয়ে দেয় রিক্সাওয়ালা যদি কোনো সময় কোনো কিছু বলে তখন মনে করেন তাদের সাথে উল্টে আরো মানে মারা দূর করবো সাহস কোথায় পাচ্ছে সাহসটা কোথায় পাইতেছে হোমিজরা I don't want to use the word, but আপনারা বুঝতেছেন কিন্তু already their pressure is getting high. ওনারা এলাকাতে উৎপাত করতেছে আমি কিন্তু কয়েকজনের ফোন টোন দিতে চেয়েছি ভাই আমার কিন্তু একটু ম্যাচটা খারাপ লাগতেছে কাতে উৎপাদ করবে বাংলাদেশি ছেলেরা তাদেরকে শাসন করবে মুরব্বীরা but who are these homies who are these homies threat in our rickshaw police bruh don't threat those rickshaw full police bruh don't do it ভালো হয়ে যাও বলতেছি আবারও ভালো হয়ে যাও মিরপুরের ঝুটপট্টির রাস্তাতেই পাওয়া গেল ইকেমে ফুনা বাচিউ জুকে পেশা ইকেমে ফুনা বাচিউজুকে কাম অন উনি কি করছেন দেখা হ্যাঁ, সেও তৈরি পোশাক ব্যবসায়ী তার কাছেও জিজ্ঞাসা ছিল বৈধ কাগজপত্র আছে কিনা I have my business visa. Does it valid Okay. or expired? No, it is expired, but they told us licence আছে বলছেন তো যখন বলছে এক্সপায়ার ডেট আছে কিনা বলছে এক্সপায়ার ডেট নাই come on homie don't play with us homie don't play with me cause don't play with me damn নাইজেরিয়ার প্রান্তবর্তী শহর লোগোস থেকে ঢাকায় ভাগ্যের সন্ধানে আসা উনত্রিশ বছরের ইকোমে ফুনা তুলে ধরে নাইজেরিয়া সহ আফ্রিকার বিভিন্ন অংশে রাজনৈতিক অস্থিরতা বেকারত্ব সহ অনেক কারণ অনেক সমস্যা বাংলাদেশে আছে we all know this we already struggling with it but বাইরের দেশ থেকে এসে ওনারা বৈধ লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে তারপরে এজেন্টের মাধ্যমে কী সব করতেছে ইকোমে ফুনা I respect you brother you feel like a good person আমার মনে হয় you should keep it under control সৎ পেতে হালালভাবে ব্যবসাটা করলে আই থিঙ্ক রিজিকটাও হালাল হবে and as a Muslim you should also support you but don't do this don't involve your self in crime bro you are just young blood you're young blood. Think about the people you left on your country and you're doing some good stuff over here. They will feel good. They will never, ever support you for doing this illegal business over here, bruh. I mean it. I'm serious. Steady light. You understand? That is why I told you it's bad government. The reason why we choose, government, uh, eh, we choose Bangladesh is that they have mm. a good quality jeans. Mm. And we get it more cheaper. It came now be able to jeans, but not only jeans, but also Bangladesh a variety of collection of garments project. It a uh, production process on it cheap, costing on it cheap. The shop miller, I think they're making a big buck out of it. but they are doing it illegally, man. কার সাথে কিভাবে ব্যবসা করছে এই দেশে কে তার এজেন্ট তা দেখতে mm-hmm. ইকেমে ফুনা বাড্ডার এই ঘুপচিগলিতে নিয়ে আসে আমাদের বন্ধ একটি কাপড়ের গুদামে ছবি তুলছিলাম আমরা ওকে সো কাপড় চোপড় এখানে স্টোর করে রাখা হয় ইকেমে ফুনা ভাই কিন্তু একটু খবর দিয়ে দিছে থ্যাংক ইউ ইকেমে ফুনা ভাই আই হোপ আপনি খারাপ বিজনেস থেকে বের হয়ে আসবেন খুব সুন হঠাৎই সেখানে আবির্ভাব হন পাস্তর পুমা নামের এই নাইজেরীয় সিসি ক্যামেরায় সে দেখতে পেয়েছে আমাদের তার কাছে সাংবাদিক আনার কৈফিয়ত উপর চড়াও হয় সে নিজেকে পাত্রী পরিচয় দিয়ে জানতে চায় কেন তার ব্যবসার বাংলা স্পিকিং আমার ছবি করো করো ওকে আমার পারমিশন লাগবে মানে পুমা গা অ্যাংরি ওনার পারমিশন ছাড়া ছবি তোলা হচ্ছে ভয় পাওয়ার কারণ কিছু ছিল না যদি উনি লিগালি ব্যাপারগুলোকে ডিল করতো but I think is a person who will explain what is going on আমার মনে হচ্ছে এক সময় উমা তার অফিসে নিয়ে যায় আমাদের এই জায়গাটিকে অনেক নাইজেরীয় চার্চ হিসাবে ব্যবহার করে দাবি তার বারো বছর আগে বাংলাদেশে আসা পুমা পরে পাদ্রি হয়ে রয়ে যান এদেশে সঙ্গে চালাতে থাকেন কাপড়ের ব্যবসাও পুমা জানান অবৈধ হয়ে পড়া নাইজেরীয়দের জন্য কাগজপত্র ঠিক করার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশে অবৈধ হয়ে বসবাসরত নাইজেরীয় কিংবা আফ্রিকানদের নিয়ে সমস্যার কিছু দেখেন না তিনি না ওনার একটা জেনারেশন আছে ওনার একটা কমিউনিটি আছে we respect them living under good terms but যারা যে আমাদের বাংলাদেশিদের সাথে লোকালসদের সাথে খারাপ ব্যবহার করছে দেখে একটা ছেড়ে কানতেছিলাম I got really really emotional on that point মানে বাচ্চাদের চোখে পানি আসতেছে মানে বাচ্চাটাকে টর্চার করছে বা কেউটা খারাপ বিহেভ করছে দেখে সে কষ্ট কেঁদে দিছে আর যাই না আর লোক মানে একজন বছর কুচি কুচি এগুলো কি থ্রেট না এগুলোকে লাইফ থ্রেট না কুচি কুচি করে এগুলো কি support is a good thing but doing the things illegally আবার এটাকে অস্বীকার করতেছে না বা হ্যাঁ বাংলাদেশে করাপশন আছে অনেক কিছু আছে we all know that but বাইরে থেকে একজন এসে এটাকে আবার ডমিনেট করতেছে এই জায়গাটা আপনার নিজস্ব একটা মন্তব্য থাকতে পারে ব্যাপারটা নিয়ে please let us know in the comments মানে এই হোম বিজনেস আপনার ব্যাপারে কি বলার আছে even your visa is major problem in Bangladesh major problem is crime why they crime you can not ask a why is committing crime crime is everywhere চট করে ক্রাইম ইজ এভরিওয়্যার বলে একজনকে যাচ্ছে ঠিক আছে আমি বললাম ক্রিমিনালকে ঘৃণা করার দরকার নেই ক্রাইমকে ঘৃণা করতে হবে ওকে ওনার স্টেটমেন্ট মেবি এটা ছিল Maybe Puma meant this probably. I'm his assistant. Uh, what kind of visa you have? Huh? What kind? I don't. I can't explain the visa I have. You know, I think it's a business visa. Look, what on লোকটা জানেও না what visa I told you একটু দুষ্টুমি করছি একটু ফান করছি এর জন্য দুঃখিত guys, you know, kids. but um, personally what I feel is uh, there are so many room for correction এখানে অনেক কিছু ভালোভাবে করার সুযোগ আছে ওনাদেরকে ভালো ভালো সেক্টরে কাজে লাগানো সম্ভব uh, actually those people who are looking for work, but a crime, drugs, eh? getting alcoholic, uh, then um, committing bigger crimes than this one এই প্রতিবেদনে মানে আরও একটা এপিসোড ছিল আমরা যদি সবাই চান তাহলে ওগুলো তোমরা রিয়াক্ট করতে পারি বাট আই ফেল্ট একদম অনেস্ট অপিনিয়ন হচ্ছে নট অনলি নাইজেরিয়ান আমার ওখানে ওনার কয়েকটা দেশের নাম বলছিল সেখান থেকে যে এই বিদেশিরা আমাদের বাংলাদেশে আসতেছেন বিদেশিরা আসলে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে হয়তো আসতেছেন তাদের নিজের দেশ ছাড়া আসলে সহজে কেউ আসতে চায় না unless there is a problem তো সেই জিনিসটা তারা হয়তো উপলব্ধি করছে দে আর ট্রাইং টু মানে বি ফিনান্সিয়ালি সলভেন্ট এগুলো করার মাধ্যমে কিন্তু ইলিগালি বিজনেস করা লাইসেন্স ছাড়া কাজগুলো করা এগুলো মধ্যে আইনি ব্যবস্থা বা কর্তৃপক্ষের অবশ্যই এটা নিয়ে ব্যবস্থা করবেন কিন্তু তাদেরকে বিজনেসটা কন্টিনিউ করতে দেবেন অবশ্যই ইন এ প্রপার চ্যানেল মানে through legal ways under legal terms and policies I hope তারা বিজনেস কন্টিনিউ করলে ভালো হয় look homies we are okay with you conducting business but please কমিউনিটিটাকে বাংলাদেশের যে কমিউনিটি বাংলাদেশের যে নেইবারহুডে এটাকে ঠিক রেখে বিজনেস করো ঠিক আছে ডোন্ট বি আ বলি ইন দ্য এরিয়া যেখানে তোমাদের ফিগার মাসল বডি ল্যাঙ্গুয়েজ এই তোমরা মনে করছো বাংলাদেশে ভয় পেয়ে যাবে না এলাকার মুরব্বীরও তোমার থেকে ডাবল শক্তি আছে thank you everyone for watching এই ভিডিও সাজেস্ট করার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ এরকম বিভিন্ন রকম এক্সাইটিং এবং মজার কোনো রিয়াকশন ভিডিও থাকলে আমাদের সাজেস্ট করতে পারেন link it gives in description অথবা এই ইমেল অ্যাড্রেসও আপনি দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন খি খি খি খি খি আউট পিস